Hello, what's up guys? It's me Shahesham. Welcome to my another video. তো গাইজ আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কিভাবে ঘোকো এনিমি ডাউনলোড করতে পারেন তো বেশি প্যাক প্যাক না করে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আপনার পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে সবার আগে পেতে পারেন সো গাইজ ওয়েবসাইটে আসার পরে এরকম আসবে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা কিন্তু নিমিশেই ইয়া করতে পারেন তারপরে যে কাজটি আপনাকে করতে হবে যে আপনার একটি ভিডিও ক্লিক করতে হবে ধরেন আমি ধরেন আমি এই ভিডিওটি আমি ক্লিক করলাম ধরেন আমি একটি টাচ করলাম করার পরে একটু পরে এসে পড়বে তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমার এই আটি এসে পড়বে তারপরে এরকম অপশান আসবে তো গাইজ আপনি এরকম অপশান আসার পরে আপনি কি করবেন আপনি ডিসকপ সাইড করে নেবেন তো গাইজ দেখতে পাচ্ছেন ডিসক্রিপ সাইট করার পরেই দেখতে পারবেন যে এরকম অপশন আসবে পরে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটি কিন্তু এসে পড়েছে তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন আছে তারপর কিন্তু ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইয়া আসতে পারে তো গাইজ আমি এগুলাকে আপনি যে কোনো ইয়াতে আপনি দিতে পারেন যেমন এখানে এইচডি আছে এসডি আছে ফুল এইচডি আছে তারপরে একশো পি একশো চৌচল্লিশ এমপি আছে আমি একটি ইয়াকে আমি এরকম আপাতত তারপরে দেখতে পাচ্ছেন এরকম অপশান আসবে তারপরে দেখতে পাচ্ছেন এরকম অপশান আসার পরে যা কাজটি করতে হবে যে আপনি একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করার পরে দেখতে নিমিশে এই আটি হয়ে যাচ্ছে তো গাইজ আজকে এই পর্যন্তই এই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে দিবেন আর আমাদের নতুন চ্যানেলের লিঙ্কও আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে